জন্য সোলাইমান আলী সালাম একটা চিঠি লিখলেন রানী বিলকিসের নিকটে একটা চিঠি লিখলেন চিঠিটা নিয়ে পাখিকে ডাক দিয়ে বললেন চিঠিটা নিয়ে রানী বিলকিসের টেবিলের উপরে রাখবা ইদহাব বি কিতাবি হাদা ফালকি ইলাইহিম তুম্মা তাওয়াল্লা আনহুম ফাংজুর মাদা এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের সামনে রাখবা দেখে তুমি এখান থেকে সরে গিয়ে একটা গাছের ডালে বসবা বসে বসে তামাশা দেখবা রানী বিলকিস চিঠিটা পেয়ে কী করে সে কি অবস্থায় থাকে কি বলা বলি করে من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوسعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح اللهم صل على جسد محمد في الأجساد اللهم صل على قبر محمد في القبور আল্লাহ সুবাহ তালার দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার দুরাকাত জুমার নামাজ জামাতের সাথে আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা শ্রেষ্ঠ ঘর মসজিদে আসবার বসবার সাথে সাথে কোরআন হাদিস থেকে কয়েকটি কথা আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন কালিমাতুর শুক্র আদায় করি বলি আলহামদুলিল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল করিম থেকে সুরাতুন নমল সতেরো এবং আঠারো নম্বর আয়াত তেলাবাদ করেছি নমল অর্থ হল পিপিলিকা আল্লাহ তালা এই সুরাটির নামকরণ করেছে পিপিলিকার নামে কেন পিপিলিকার এমন কোন গুণ যেই গুণকে আল্লাহ তালা পছন্দ করেছেন যার কারণে আল্লাহ তালা পিপিলিকার নামে কোরআনুল করিমে একটি সুরার নামকরণ করেছেন কয়েকটি কারণ উল্লেখযোগ্য এর ভেতরে একটি কারণ হল পিপিলিকার শৃঙ্খলা এটা অত্যন্ত প্রশংসনীয় যে শৃঙ্খলা আমাদের ভেতরেও নেই আশরাফুল মাখলুকাত মানুষের ভেতরেও যে শৃঙ্খলা নেই এই শৃঙ্খলাটা পিপিলিকার ভেতরে আস আমাদের দেশে বন্যা হয় আমাদের দেশে অনেক সময় পানি উঠে পিপিলিকা থাকে গর্তের ভেতরে বিভিন্ন মাটির ভেতরে গর্ত খনন করে পিপিলিকা সেখানে থাকে পানি উঠে গেলে পিপিলিকা ভেসে যায় পানিতে ভেসে যায় ভেসে গেলে তোমরা লক্ষ্য করলে দেখবা পিপিলিকে এরকম গোলাকার হয়ে পানির উপরে ভাসতে থাকে একটা পিপিলিকে আসন পায় উপরে আর একটা পিপিলিকে আসন পায় সবার নিচে আধা ঘন্টা পর পর কিছুক্ষণ পর পর পিপিলিকা আসন পরিবর্তন করে একেবারে নিচের পিপিলিকাটা উপরের স্থানে চলে আসে উপরের স্থানের পিপিলিকাটা নিচে চলে যায় এভাবে আসন পরিবর্তন করে যেই গুণটা মানুষের ভেতরে নেই আমরা কেউ যদি কোনো একটা চেয়ার দখল করতে পারি আমরা কেউ যদি কোনো একটা আসন দখল করতে পারি তাহলে যত আন্দোলন হোক যত সংগ্রাম হোক আমার বিরুদ্ধে যত অনাস্থায় হোক না কেন সে আসনটা ছাড়তে কিন্তু আমরা আশাফুল মাখলুকাত রাজি নই মরণ জীবনের সন্ধিক্ষণে গিয়েও পিপিলিকা তাদের আসন পরিবর্তন করে থাকেন তাদের নেতৃত্বের যে শৃঙ্খলা নেতার নির্দেশে তারা তাদের আসন পরিবর্তন করে কিছুক্ষণ পরপর আসন পরিবর্তন করে আল্লাহ তালার নিকটে তাদের এই শৃঙ্খলাটা খুব পছন্দনীয় হয়েছে এই জন্য আল্লাহ তালা পিপিলিকার নামে এই সুরাটির নামকরণ করেছে সুরতুল নমল পিপিলিকার নামে দ্বিতীয় নাম্বার কারণ সঈদিনা হজরত সুলাইমান আলা নবীন আলহি সালাতাম আল্লাহ তালার একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন কীরকম জলিলুল কদর পয়গম্বর পৃথিবী শাসন করেছিলেন সর্বমোট বাদশাহ চারজন এর ভেতরে দুজন ছিলেন মুসলিম দুজন অমুসলিম অমুসলিম দুজন একজন হলো নমরুদ আর একজন হলো বখতে নসর মুসলিম দুজন একজন ছিলেন জুলকর নাইন আর একজন হলেন সৈয়দিনা হজরত সুলাইমান আলা নবীন আলহি সালাতাম এই চারজনের ভেতরে বক্তেনসর নমরুদ এবং জুলকর নাইন এই তিন বাদশাহ বেটিরিকে চতুর্থ নাম্বার যিনি সঈদেনা হজরত সুলাইমান আলহিসাল্লাম তিনি ছিলেন একমাত্র শাসক যিনি পৃথিবীতে শুধু মানব জাতির শাসন করেন নাই আঠারো হাজার মাখলুকাতের শাসন করেছিলেন পিপিলিকার শাসন করেছেন বাতাসের শাসন করেছেন মাছের শাসন করেছেন এমনকি যত মাখলুক আমরা দেখি সকল মাখলুকের বাদশাহী করেছিলেন যিনি তিনি সঈদিনা হজরত সুলাইমান আলহি সালাতাম এই সঈদিনা সুলাইমান আলী সালাতাম একদিন তার একটা প্লেন ছিল আল্লাহ প্রদত্ত যেই প্লেনের কোনো ইঞ্জিন ছিল না কোনো ড্রাইভার অথবা পাইলট ছিল না এই প্লেন ব্যবহার জন্য কোনো তৈল ছিল না সোহান আল্লাহ বলবো না এমন একটা প্লেন আল্লাহ তালা সুলাইমান আলি সালাতামকে দান করেছিলেন সুলাইমান আলি সালাতাম ওই প্লেনে উঠে বলতেন উঠো প্লেন উপরের দিকে উঠে যেত যাও অমুক দেশে প্লেন মুহূর্তে ওই দেশে গিয়ে পৌঁছে যেত একদিন সুলাইমান আলি সালাতাম এই প্লেনে উঠলেন এক শহরে যাবেন শহরের নামটা আল্লাহ তালা কোরআনুল করিমে বর্ণনা করেছেন ওয়াদিন নাম পিপিলিকার শহর সুলাইমান আলী সাল্লাতাম ওই পিপিলিকার শহরে রওনা হয়েছেন এই প্লেনে উঠে প্লেনটা আবারও খেয়াল করি প্লেনটা এমন যে প্লেনের জন্য কোনো পাইলট ছিল না যেই প্লেন চলবার জন্য কোনো তৈলের প্রয়োজন হতো না যেই প্লেন উঠানামা করবার জন্য কোনো এয়ারপোর্টের বিমানবন্দরের প্রয়োজন হতো না কেউ বলতে পারে হুজুর প্লেনটা মনে হয় ছোটোখাটো ছিল এর জন্য হয়তো প্লেনটার জন্য তোল প্রয়োজন হতো না উঠানামার জন্য এয়ারপোর্টের প্রয়োজন হতো না চালানোর জন্য পাইলটের প্রয়োজন ছিল না না তাফসিরের ভেতরে লেখে ওই প্লেনটা এত বড় ছিল প্লেনে আসন সংখ্যা ছিল ছয় লাখ সুহান সুলাইমান আলী সালাতাম এই প্লেনে উঠলেন যাবেন কোথায় কোরআনে বলছেন ওয়াদিন নাম পিপিলিকার শহরে যাবেন তো পিপিলিকার শহরের জন্য যখন তিনি যাবেন যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন প্লেন উপরে উঠল চলতে শুরু করলো নিচে এক লোক উপরের দিকে তাকিয়ে দেখলেন বিশাল প্লেন কোনো আওয়াজ নেই শুনেছি এই প্লেন চলবার জন্য কোনো তোলের প্রয়োজন হয় না কোনো পাইলটও নেই এমন আশ্চর্যজনক প্লেন দেখে বললেন সোবহান কি বললেন এই বৃদ্ধ লোকটা যখন সোবহান আল্লাহ বললেন সঈদিনা সুলাইমান আলী সালাম প্লেনটাকে তখন বললেন নিচে নামো থামো প্লেনটা যখন নিচে নামতে ছিল ওই বৃদ্ধ লোকটা থরথর করে কাঁপতে শুরু করেছে আঠারো হাজার মাকলুকাতের বাচ্চা পুরা পৃথিবীর বাচ্চা তিনি নিচে নেমে আসছেন না জানি আজকে আমার কি হয় থরথর করে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে গেলেন ডাক দিয়ে বললেন নবী সুলাইমান আমি তো আপনাকে কোনো গালি দেই নাই আমি আপনার ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করি নাই আপনার এই বিশাল প্লেন যেই প্লেনের আসন সংখ্যা শুনেছি ছয় লাখ এমন একটা প্লেন বাতাসে উঠছে কোনো তুলের প্রয়োজন হয় না পাইলটের প্রয়োজন হয় না এমন এক আল্লাহর কুদরত দেখে আমি আশ্চর্য হয়ে বললাম সুলাইমান আলী সালাতাম বললেন ও বৃদ্ধ তুমি ভয় পেও না আমি তোমাকে শাস্তি দেবার জন্য এখানে অবতরণ করি নাই তোমাকে জেলখানায় পাঠানোর জন্য এখানে আমি অবতরণ করি নাই আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য শুভ সংবাদ দেওয়ার জন্য এখানে অবতীর্ণ করলাম আমি অবতরণ করলাম আমি এখানে নামলাম শুভ সংবাদটা হলো তুমি যে একবার সোবহান আল্লাহ বলেছ আমার এই তক্তে সুলাইমানের মূল্যের চাইতেও তোমার সোবহান আল্লাহর মর্যাদা আমার আল্লাহর কাছে আরও লাখো কোটি গুণ বেশি এই কথা বলবার জন্য আমি নিচে নেমে আসলাম এই প্লেনে করে সুলাইমান আলী সালাম রওয়ানা হলেন পিপিলিকার শহরে যাবেন প্রত্যেক রাজা বাদশার জন্য যেখানে যায় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাদেরকে সেলুট দেয় সেনাবাহিনীরা সেখানে উপস্থিত থাকে সুলাইমান আলী সালাতামকে আল্লাহ তালা তিন প্রজাতির সেনাবাহিনী দিয়েছেন কয় প্রজাতির আল্লাহ তালা বলেন وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون সুলাইমানকে আমি তিন প্রজাতির সেনাবাহিনী দিয়েছি এক প্রজাতির সেনাবাহিনী দিয়েছি জিন্নাত থেকে আরেক প্রজাতির সেনাবাহিনী দিয়েছি মানব জাতি থেকে আরেক প্রজাতির সেনাবাহিনী দিয়েছি পক্ষী কুল থেকে পাখি জাতি থেকে জোরে জোরে বলি সুবাহান তিন প্রজাতির সেনাবাহিনী দিয়েছে প্রত্যেক সেনাবাহিনী যার যার পজিশন নিয়ে দাঁড়িয়ে গেলেন পিপিলিকার শহরে তখতে সুলাইমানই নিয়ে সুলাইমান আলী সালাতাম এখানে অবতরণ করবেন তারা সুলাইমানকে সেলুট দিবেন বাদশাকে সেলুট দিবেন এর জন্য সেখানে দাঁড়ালেন এই সুরার নাম কেন পিপিলিকার নামে করেছে দ্বিতীয় নাম্বার কারণ বলছি সুলাইমান আলি সাল্লাতামের প্লেনটা যখন কাছে কাছে আসলেন নিচে নামবেন নিচে নামবে ওয়াডেনাম পিপিলিকার শহরে চলে আসলে চলে আসলো তখন পিপিলিকার নেতা যিনি ছিলেন ওই নেতা ছিলেন নারী একজন নারী তিনি বললেন অলাত নামলা পিপিলিকার সর্দারনি বললেন হে পিপিলিকা সমূহ তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা গর্তে ঢুকে যাও কারণ সুলাইমানের বিশাল তক্তে সুলাইমানি এই বিশাল প্লেন নিয়ে যখন সোলাইমান এখানে নামবে তার হাজার হাজার লাখ লাখ সৈন্যবাহিনী এখান থেকে নামবার পরে তাদের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যাবে তারাও বলতে পারবে না তোমরাও টের কিন্তু পাবে না যদি বাঁচতে চাও তাহলে গর্তের ভেতরে ঢুকে যাও গর্তের ভেতরে ঢুকে যাও স্বজাতির প্রতি তাদের মায়া স্বজাতির প্রতি তাদের ভালোবাসা কেমন ছিল আমরা মানব জাতি এমন এক জাতি আমরা যদি দেখি কোনো বিপদ আসে তাহলে নিজেরা কিভাবে বাঁচব পারলে আশপাশ যারা আছে তাদেরকে বিপদের দিকে ঠেলে দিয়ে নিজেরা বাঁচবার চেষ্টা করব। কিন্তু পিপিলিকার ভেতরে এমনটা ছিল না পিপিলিকার নেতা আগে ডাক দিয়ে বললেন তোমরা আগে প্রবেশ করো এরপর আমি প্রবেশ করছি যদি বাঁচতে হয় তাহলে গর্তের ভেতরে প্রবেশ করো পিপিলিকার এই কথা এই নেতৃত্ব সজাটির প্রতি এই ভালোবাসা আল্লাহ তালার নিকটে পছন্দনীয় হয়েছে এজন্য আল্লাহ তালা পিপিলিকার নামে সুরাত নমল পিপিলিকার নামে নামকরণ করেছে সোহান পিপিলিকা যখন এই বক্তব্যটা দিলেন সোলাইমান আলী সালাতাম এখনও আকাশে এই প্লেনের উপরে সোলাইমান আলী সালাতাম পিপিলিকার বক্তব্যটা শুনতে পেলেন শুনতে পেয়ে ফাতাবাসামাদ সুলাইমান আলী সালাতাম এই পিপিলিকার বক্তব্যটা শুনেছেন শুনে তিনি মুস্কি হাসি দিলেন আমরা হাসি হাসি তিন প্রকার অট্ট হাসি দেয়া আমরা অনেক সময় অট্ট হাসি দিই মুস্কি হাসা হলো সুন্নাত যেই হাসিতে বোঝা যাবে হাসছে তবে দাঁত দেখা যাবে না আরেকটা হলো দাঁত দেখা যাওয়া আরেকটা হলো দাঁত দেখা যাবে না বোঝা যাবে তিনি হাসছেন এই হাসিটা হলো সুন্নাত এটাকে বলে তাবাসুম হাসি সুলাইমান আলী সালাতাম হাসি দিলেন মুস্কি হাসি ফাতাবাসমা দিহা সুলাইমান আলী সালাতাম পিপিলিকার বক্তব্য শুনে হেসে দিলেন হেসে দিয়ে পিপিলিকাকে ডাক দিয়ে বললেন ও পিপিলিকার রানী এমন কথা কিভাবে বললা আমরা কি এত জালিম আমাদের পায়ের নিচে ফেলে তোমাদেরকে পিষ্ট করে ফেলব আমাদের ব্যাপারে এমন মন্তব্য তুমি কিভাবে করলে পিপিলিকা ডাক দিয়ে বললেন নবী সুলাইমান আমি তো ইচ্ছা করে আপনি আমাদেরকে পিষ্ট করে ফেলবেন আপনার বাহিনী আমাদেরকে ইচ্ছা করে ফিষ্ট করে ফেলবে এমন কথা বলি নাই আপনি কি লক্ষ্য করেন নাই আমি আমার কথার শেষে বলেছিলাম মহুমলা সরুন তাদের পায়ের নিচে পড়ে যা আমরা পিষ্ট হয়ে যাব এটা তারা টেরো পাবে না যেহেতু আমরা ছোট প্রাণী আমাদেরকে দেখা যায় না আমরা তাদের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যাব তারা যেহেতু লোক অনেক মানুষ বেশি আমি বলছি এটা আপনাদের অগ বছরে আপনাদের না দেখায় আমরা আপনাদের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যাব ইচ্ছাকৃতভাবে আপনি আমাদেরকে পিষ্ট করবেন আপনারা পিষ্ট করে ফেলবেন এমন অভিযোগ আপনাদের উপরে আমি দেই নাই সুহান আল্লাহ বললেন পিপিলিকার এই বক্তব্য শুনবার পরে আচ্ছা এই মহা আকাশ থেকে পিপিলিকার এই বক্তব্য সুলাইমান আলহিসাল্লাম শুনতে পেলেন এটাকে আল্লাহ তালার একটা নামত না কত বড় ক্ষমতা আমরা যদি ক্ষমতা পাই আমাদের অবস্থাটা কি হয় আর সুলাইমান আলি সালাতাম এখানে শিখাচ্ছেন ক্ষমতা পেলে করণীয় কি সুলাইমান আলি সালাতাম আল্লাহ তালাকে ডাক দিলেন أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين সুলাইমান আলী সালাতাম আল্লাহ তালার নিকটে তিনটা বস্তু চেয়েছেন এক নাম্বার হলো গো আল্লাহ আপনি যে এত বড় নেয়ামত আমাকে দান করেছেন আমি আকাশ থেকে পিপিলিকার কথা শুনতে পেয়েছি আমি আকাশ থেকে একজন লোক হান আল্লাহ বলেছি ওই কথাটাও শুনতে পেয়েছি এত বড় ন্যামত যে আপনি আমাকে দিয়েছেন এই ন্যামতের সুক্রিয়া আদায় করবার মতো যোগ্যতা আমার নাই আপনি আমাকে যোগ্যতা দিয়ে দেন যেন আমি এই ন্যামতের সুক্রিয়া আদায় করতে পারি জোরে জোরে বলি সুবাহান আল্লাহ দ্বিতীয় নাম্বার দোয়া ওয়ান আমালা সলিহান তারদাহ ওগো আল্লাহ আপনি যে আমাকে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের সুক্রিয়া হিসাবে আপনি আমাকে এমন এক কাজ করবার তৌফিক দান করেন যেই নেক কাজের উপরে আপনি সন্তুষ্ট হন আপনি রাজি খুশি হন অনেক অনেক নেক কাজ আছে ওই নেক কাজের উপরে আমার রব সন্তুষ্ট নয় এজন্য সুলাইমান আলি সালাতাম বলেন ও আন্না আমালা সলিহা আল্লাহ নেক কাজ করবার তৌফিক আমাকে দা দান করুন তবে এমন নেক কাজ নয় যে নেক কাজের উপরে আপনি সন্তুষ্ট নয় বরঞ্চ আপনি আমাকে এমন নেক কাজ করবার তৌফিক দান করেন যেই নেক কাজের উপরে আপনি সন্তুষ্ট হয়ে যান জোরে বলে সুবহান আল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের ভেতরে লেখে বনি ইসরায়েলের এক লোক নির্ভেজাল আবাদত করবার জন্য যেই আবাদতের উপর আল্লাহ সন্তুষ্ট কোন আবাদতের উপর আল্লাহ তালা সন্তুষ্ট এই কথা বলতে গিয়ে তাফসিরের ভেতরে লেখেন এক লোক বনি ইসরায়েলের আল্লাহ তালার কাছে দোয়া করলেন ওগো আল্লাহ আমি নির্ভেজাল আবাদত করতে চাই আল্লাহ তালা তাকে নির্ভেজাল এবাদতের জন্য নির্জন দ্বীপে যাওয়ার জন্য বলেছেন ওই ব্যক্তি একটা নির্জন দ্বীপে চলে গেলেন যেখানে কোনো কোলাহল নাই যেখানে কোনো মানুষের সাউন্ড নাই যেখানে কোনো ঝামেলা নাই এমন জায়গায় চলে গেলেন নির্ভেজাল আবাদত করবেন নিরিবিলি জায়গায় সেখানে গিয়ে পাঁচ শত বছর নির্ভেজাল আবাদত করেছেন আল্লাহ তালা জান্নাত থেকে তার খাবারের ব্যবস্থা করে দিয়েছে ওই ব্যক্তিকে কেয়ামতের দিন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন এমন এক দিবসে জিজ্ঞেস করবেন ও বান্দা আজকের দিবস এমন এক দিবস তুম্মা তুয়াফা কুল্লু নাফসিম্মা কাসাবাত হুমলা লা যেই দিবসের ব্যাপারে আমি ঘোষণা দিয়েছিলাম প্রত্যেকের কর্মফল প্রত্যেকের হাতে দিয়ে দেওয়া হবে যেদিন কোনো অবিচার করা হবে না জুলম করা হবে না ন্যায় বিচারের দিন আজকের এই ন্যায় বিচারের দিনে যদি তোমার উপরে ন্যায় বিচার হয় তাহলে তুমি মুক্তি পাবে কিনা জান্নাত পাবে কিনা ওই ব্যক্তি বলবে আল্লাহ দেখা যায় আমার নেকির স্তূপটা অনেকের নেকির স্তূপ থেকে আমার নেকির স্তূপটা অনেক বড় আমার নেকির ভিতরে কোনো ভেজালও দেখা যায় না আমার তো মনে হয় আজকের ন্যায় বিচারের দিনে যদি আমি ন্যায় বিচার পাই তাহলে আমি নাজাত পেয়ে যাব মুক্তি পেয়ে যাব এই বলবার পর আল্লাহ তালা বলবেন এই ন্যায় বিচারের দিনে তোমার আর আমার মাঝে একটা ন্যায় বিচার হয়ে যাক ওই ন্যায় বিচারটা হলো আমি তোমাকে চোখ দিয়েছি পেয়েছ পেয়েছি নাক দিয়েছি পেয়েছ পেয়েছি মাথা দিয়েছি কম্পিউটার পেয়েছ পেয়েছি হাত দিয়েছি পেয়েছ পেয়েছি আসো এক একটা করে তোমার সাথে আমি হিসাব মেলাই নেই আমি যে তোমাকে দুইটা হেডলাইট দিয়েছি দুইটা চোখ দিয়েছি এই দুইটা চোখের বিনিময়ে যদি তুমি তোমার পাঁচশত বছরের নির্ভেজাল আবাদতটা আমাকে দিয়ে দাও তাহলে এটার বিনিময় হবে কি না তখন ওই ব্যক্তি বলবেন না আল্লাহ হবে না আল্লাহ বলবেন তোমার আমার মাঝে মামেলা আমি যদি মেনে নেই হবে কারো কিছু বলবার থাকবে না আমি মেনে নিলাম এই দুইটা চোখের বিনিময়ে তোমার পাঁচশত বছরের আবাদত গ্রহণ করে নিলাম এবার আসো বাকি নিয়ামতগুলার বিনিময় হিসাবে তুমি আমাকে কি দিবা দাও এটা বলবার সাথে সাথে ওই ব্যক্তি শেষদায় পড়ে বলবে ও গো আল্লাহ আজকের দিবসে ন্যায় বিচারে মুক্তি পাওয়া যাবে না আজকের দিবসে লাগবে তোমার দয়া এজন্য সুলাইমান আলহি সালাতাম বলেন ও আন আমালা সলিহান তার ওগো আল্লাহ এমন এক কাজ করবার তৌফিক আপনি দান করেন যে নেক কাজের উপরে আপনার দয়া হয় যে নেক কাজের উপরে আপনার সন্তুষ্টি হয় এমন এক কাজ করবার তৌফিক আপনি আমাকে দান করেন দ্বিতীয় নাম্বার আপনি আমাকে নেককারদের নেককারদের সঙ্গী করুন নেককারদের দলভুক্ত করে নেন নেককারদের অন্তর্ভুক্ত করে নেন যেন আমি নেককারদের সঙ্গী হতে পারি সুলাইমান আলী সালাম আল্লাহ তালার একজন জলিলুল কদর পয়গাম্বর হয়ে আল্লাহ তালার কাছে নিয়ামতের সুক্রিয়া হিসাবে দোয়া করতেছেন ওগো আল্লাহ আমার শেষ দোয়াটা হলো আপনি আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করে নেন নেককারদের দলভুক্ত করে নেন জোরে জোরে বলি সুবহান আল্লাহ ও দোস্ত আপনারা যারা এখানে আজকে উপস্থিত আপনারা বড় সৌভাগ্যবান এ এলাকার মানুষগুলো আপনারা বড় সৌভাগ্যবান আপনাদের জন্য এখানে একটা নেককারদের কারখানা খোলা হয়েছে এই নেককারদের কারখানায় যাবার জন্য আপনাদের কোনো কষ্ট করতে হয় না এই নেককারদের খ্যাতমত করবার জন্য আপনাদের কোনো কষ্ট করতে হয় না মাঝে মাঝে তাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন মাঝে মাঝে তাদেরকে একটু সঙ্গ দিবেন তাদের প্রশংসা করবেন তাদের সাথে একটু মিশবেন এই নেককারদের সঙ্গী হবার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছেন আপনার জন্য এত সুবর্ণ সুযোগ যদি আপনি হাতছাড়া করে দেন তাহলে এটা আপনার ভাগ্য খারাপ ছাড়া কিছু নয় নেয়ামত পেলে আমরা যদি কোনো নেয়ামত পাই তাহলে নেয়ামতের কদর করা নেয়ামত পেলে অহংকারী হয়ে না উঠা নেয়ামত পেলে এটার নাসুক্রি অকৃতজ্ঞতা না করা নেয়ামত পাওয়ার পরে আল্লাহ তালার কাছে চাওয়া আল্লাহ এই নিয়ামতের সুক্রিয়া আমি কি করে আদায় করতে পারবো তুমি আমাকে তৌফিক দান করো যদি এই সুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তালা নিয়ামত বাড়িয়ে দিবেন কত বাড়িয়ে দিবেন জানি না কতটুকু যেতে পারবো এই সুরার এই ঘটনার শেষ একবারে শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তালা বর্ণনা করেছেন নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা এই নিয়ামতকে কত দূর বাড়িয়ে দেন আল্লাহ তালা আমাদেরকে যত প্রাপ্ত নেয়ামত আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আমরা যা পেয়েছি এই নেয়ামতগুলোর সুক্রিয়া আদায় করবার তৌফিক দান করেন জোরে বলে আমিন সুলাইমান আলী সালাতাম ওই পিপিলিকার শহরে গমন করেছেন এজন্য আল্লাহ তালা ওই পিপিলিকার ব্যবহার এই সবের উপরে স্বজাতির প্রতি ভালোবাসা মায়া মহব্বত আল্লাহ তালার নিকটে পছন্দনীয় হবার দরুন আল্লাহ তালা এই সুরার নামকরণ করেছেন পিপিলিকার নামে সুরতুল নমল সুলাইমান আলী সালাতাম সেখানে নামবার পরে পাখিদের খবর নিলেন এখানে একটা মাসালা বর্ণনা করছি সেখানে নেমে সুলাইমান আলী সালাতাম বললেন ওয়াতাফা কদ তৈরা ফাকল মালিয়ালা রল হুদ হুদ সুলাইমান আলী ইসলাতামকে আল্লাহ তালা তিন প্রজাতির সেনাবাহিনী দিয়েছেন তিনও প্রজাতির সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিলেন মানুষ ছিলেন জিন্নাত ছিলেন পক্ষীকুল ছিলেন সুলাইমান আলহ সালাতাম পাখিদের খবর নিতে লাগলেন এবং পাখিদের ভিতরে সবচাইতে ছোট পাখি ছিল হুদহুদ পাখি সুলাইমান আলহ সালাতাম হুদহুদ পাখির খবর নিলেন সোলাইমান আলী সালাতাম জিজ্ঞেস করলেন ব্যাপার কি হুদহুদ পাখিকে কেন দেখা যায় না হুদহুদ পাখি কোথায় তাফসিরের ভেতরে লিখেছেন সোলাইমান আলী সালাতাম হুদহুদ পাখির খবর কেন নিলেন এখান থেকে তাফসিরের ভেতরে লিখছেন আপনি যদি কোথাও থেকে সফরে আসেন বাড়িতে আসেন হুদহুদ পাখি সবচাইতে ছোট পাখি ছিল সবচাইতে ছোট পাখি সুলাইমান আল ইসালাতাম হুদহুদ পাখির খবর নিয়ে এই কথা বুঝিয়ে দিলেন তুমি যখন সফর থেকে বাড়িতে আসবা তখন তুমি তোমার সবচাইতে ছোট ছেলেটার ছোট মেয়েটার ছোট বাচ্চাদের খবর আগে নিও এটা নবীদের নবীওয়ালা সুন্নত জোরে বলি সুবহান আল্লাহ ছোটদের খবর আগে নিও গরিব গুরাবাদের খবর আগে নিও এদের খবরটা আগে নিও এই ছোটদের খবর নেয়া গরিব গুরাবাদের খবর আগে নেয়া এটা নবীওয়ালা সুন্নত এটা কি সুন্নত নবীওয়ালা সুন্নত সুলাইমান আলী সালাতাম হুদহুদ পাখির খবর নিলেন ব্যাপার কি হুদহুদ পাখিকে কেন দেখতে পাই না হুদহুদ পাখির খবর নেয়ার পিছনে আরেকটা রহস্য ছিল আরেকটা রহস্য হলো সুলাইমান আলী সালাতাম অনেক দূর যেতেন যেখানেই যেতেন সেখানে অহরহ পানি ছিল না পানি উত্তোলন করবার জন্য জিন্নাতকে সাথে রাখতেন এখন এই পানি কত দূর খনন করলে কত নিচে খনন করলে পানি পাওয়া যাবে হুদহুদ পাখির একটা বৈশিষ্ট্য ছিল হুদহুদ পাখি উড়াল দিয়ে গিয়ে সুলাইমান আলী সালাতামকে বলতেন ও বাদশাহ সাহেব এই জায়গায় যদি আপনি খনন করেন তাহলে পানি পাবেন দুইশো পিট নিচে গেলে ওই জায়গায় খনন করলে দেড়শো পিট নিচে গেলে আর একটু দক্ষিণে গিয়ে যদি খনন করেন বিশ পিট খনন করলে পানি পেয়ে যাবেন সোবাহান আল্লাহ সুলাইমান সালাতাম এই জন্য হুদহুদ পাখির খবর বেশি নিতেন যেখানে যেতেন পানির প্রয়োজন কোথায় একটু কম খনন করলে পানি পাওয়া যায় যাবে এই সংবাদটা হুদহুদ পাখি দিতেন এজন্য হুদহুদ পাখির তালাশ করলেন কিন্তু তালাশ করে পায় নাই না পেয়ে বললেন হুদহুদ পাখিকে যদি আজকে আমি না পাই সে যদি আসে কোন কারণে সে অনুপস্থিত এ অনুপস্থিতির সঠিক উত্তর যদি সে দিতে না পারে লাউ আজিবার নাহু আদা বাংসারিদা তাহলে আমি তাকে কঠোর শাস্তি প্রদান করব। অনুপস্থিত থাকলে শাস্তি দেওয়া এটা নবীওয়ালা সুন্নত অনুপস্থিত থাকলে শাস্তি দেওয়া নবীওয়ালা সুন্নত আপনারা এলাকার মানুষ অনেকেই আছেন মাদ্রাসায় ছাত্ররা অনেক সময় অনুপস্থিত থাকে এই ছাত্রদেরকে কানে ধরাইলেও আপনারা সমালোচনা করেন হুজুররা কানে ধরাইলো কেন দুইটা বাড়ি দিলেও সমালোচনা করেন বাড়ি দিলেও কেন তাদেরকে যদি বলে আজকে তুমি খাওয়ার পাবে না কেন অনুপস্থিত ছিল এটাও দোষ মানে কিছুই করতে পারবে না তাহলে একটা লাগামহীন হয়ে যাবে এই যে অনুপস্থিত থাকলে শাস্তি সুলাইমান আলি সালাতাম বলতেছেন কেন এই পাখি অনুপস্থিত সঠিক কারণ যদি দর্শাইতে না পারে তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে কিছুক্ষণ পরে ওই পাখিটা উড়ে আসলো ফামাকাথা কয় রবাই দিন ফাকল আহাত্ত বিমা আলাম তো বিমা আলম তুহিট বিহি ওয়াজি তুকামিং সাবা ইমবিনা বাইয়াকিন ইন্নি ওয়াজাত তুমরা আতং তামলিকুম ও উতিয়াত মিং কুল্লি আর সুন আজিম সুলাইমান আলী সালাতাম পাখিটাকে ডাক দিলেন ও পাখি তুমি কোথায় ছিলে কেন অনুপস্থিত ছিলে তুমি বলো পাখিটা বলল ও নবী সুলাইমান বাদশাহ সুলাইমান আমি একটা গাছের ডালে বসছিলাম পাহাড়ের উপরে হঠাৎ করে আমার মতো আরেকটা পাখির সাথে আমার দেখা হয়ে গেল ওই পাখির সাথে কথা বলতে বলতে পাখির সাথে আমার একটা মহব্বতার আর ভালোবাসা তৈরি হয়ে গেল পাখি আমাকে এমন একটা দেশের সংবাদ দিলেন নবী সুলাইমান ওই দেশের সম্পর্কে আপনি অবগত নয় ওই দেশের সংবাদ আপনিও জানেন না এমন একটা দেশের সংবাদ দেওয়ার পরে নতুন দেশের সংবাদ পেয়ে তার সাথে আমি ওই দেশটা দেখবার জন্য চলে গিয়েছিলাম ওই দেশটার নাম হলো সাবা দেশ ওই দেশে গিয়ে আমি কি দেখেছি নবী আপনি জানেননি ওই দেশে গিয়ে আমি দেখলাম ওই দেশটা শাসন করে একজন নারী বাদশাহ ওই বাদশার নাম হলো বিলকিস ওই বাদশাহ ওই দেশ শাসন করে ওই দেশের ভিতরে আমি পেলাম অউতিয়াত মিঙ্কুল্লি সাইউ ওলাহার আজিম ওই বাদশাহ যেই সিংহাসনে বসে শাসন করে সিংহাসনটা অনেক বিশাল চল্লিশ হাত লম্বা আশি হাত ছৌড়া ওই সিংহাসনটা উচ্চতা হলো আশি হাত চল্লিশ হাত উচ্চতা এত বিশাল সিংহাসনের উপরে বসে নারী বিলকিস ওই দেশটা শাসন করে অর্থনৈতিকভাবেও তারা স্বাবলম্বী অস্ত্রের দিক থেকেও তারা খুব শক্তিশালী এমন একটা রাষ্ট্র তাদের কিছুর অভাব নেই নবী সুলাইমান তবে তাদের কাছে একটা জিনিস নাই সেটা হলো তাদের কাছে ইমান নাই অজাত্তুহা অকৌমাহা অজাত ইন্নি অজাত্তুম রাতাং তামলিকুহুম ওতিয়াত মিন কুল্লি শাইইন ওয়ালাহা আরশুন আযীম অজাত্তুহা ওয়াকওমাহা ইয়াসজুদুনা আলি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদদাহুম আনিস সাবিলি ফাহুম লা আমি সেখানে গিয়ে পেয়েছি তাদের সব সম্পদ আছে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী সামরিকভাবে তারা শক্তিশালী কিন্তু তাদের কাছে একটা নাই সেটা হলো তারা একত্ববাদের আবাদত করে না বরঞ্চ তারা সূর্যের পূজা করে সূর্যের পূজা করে এই বলে এই পাখি বলতেছে ওগনবী তাদের সামনে সূর্যের পূজাটাকে শয়তান এত সুন্দর করে চাকচিক্য করে তুলে ধরেছে তারা এই সূর্য পূজা থেকে ফিরে আসা তাদের জন্য বড় কঠিন হবে বড় মুশকিল হবে সেখান থেকে হয়তো তারা ফিরেও আসতে পারবে না পাখির এই কথাগুলো শুনবার পরে সুলাইমান আলী সালাতাম চিন্তা করলেন এই লোক বাঁচার জন্য এই পাখিটা বাঁচার জন্য তো এসব মিথ্যা বানাওয়াট কথা বলতে পারে আসলে কি সে সত্য কথা বলছে নাকি বাঁচার জন্য মিথ্যা সাজিয়ে গুছিয়ে কথা বলছে এটা একটু তদন্ত করা দরকার কথা বলেন ঠিক না শুনেই কোনো কথা বিশ্বাস করা ঠিক নয় অনেক সময় দেখা যায় আমরা অনেক ছাত্রকে দেখি ছাত্ররা পালাই বাড়িতে চলে গেছে তখন মা বাবা জিজ্ঞেস করে এই তুই পালিয়ে আসলি কেন ক আমারে তিন বেলা পর্যন্ত খানা দেয় নাই খাবার দেয় নাই কেন বলছি পালাই তো গেছে এখন কোনো না কোনো কথা বলতে হবে তো তো যাই বলতেছি তিন দিন পর্যন্ত আমার খাবার দেয় নাই আমি উপবাস মা বাবার উচিত এই সন্তানের কথা শুনেই বিশ্বাস না করা এলাকাবাসীর উচিত কথা শুনেই বিশ্বাস না করা একটু তদন্ত করা আসলে সঠিক ঘটনাটা কি কেন সে পালাই গেছে সুলাইমান আলী সালাতাম বলতেছেন না তোমার কথা শুনছি শুনেই বিশ্বাস করা যাবে না একটু পরীক্ষা করতে হবে তুমি কথাটা সত্য বলছো কিনা নাকি বাঁচবার জন্য মিথ্যা বানাওয়ার একটা গল্প সাজিয়েছ আমি তোমাকে পরীক্ষা করব সুলাইমান আলী সাল্লাম বলতে বলতেছেন সানাংজুরু আসদাক্তাম মিনাল কাজিবিন আমি তোমাকে পরীক্ষা করব তুমি কি সত্য কথা বলছো নাকি মিথ্যা কথা বলছো এই বলে পরীক্ষা করবার জন্য সোলাইমান আলী সালাম একটা চিঠি লিখলেন রানী বিলকিসের নিকটে একটা চিঠি লিখলেন চিঠিটা নিয়ে পাখিকে ডাক দিয়ে বললেন চিঠিটা নিয়ে রানী বিলকিসের টেবিলের উপরে রাখবা ইদহাব এই চিঠিটা নিয়ে রানী সামনে রাখবা তুমি এখান থেকে সরে গিয়ে একটা গাছের ডালে বসবা বসে বসে তামাশা দেখবা রানী বিলকি চিঠিটা পেয়ে কি করে সে কি অবস্থায় থাকে কি বলা বলি করে এই তার ঘটনাটা কি করে এই সংবাদটা আবার এনে আমার কাছে পৌঁছে দিও তুমি একটু ছিটিটা নিয়ে যাও যখন ছিটিটা নিয়ে গেল পাখিটা ছিটিটা নিয়ে রানী বিলকিসের সামনে দিয়ে দিয়ে একটু দূরে গিয়ে একটা গাছের ডালে বসলো রানী বিলকিস রাজপ্রাসাদের যত লোক ছিলেন মন্ত্রীবর্গ ছিলেন তাদেরকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন মালাউ ইন্নি উলকিয়া সুলাইম ইমানা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম জোরে জোরে বলি সুবহানাল্লাহ রাজবর্গ মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে বললেন আমি একটা সম্মানিত চিঠি প্রাপ্ত হয়েছি সম্মানিত চিঠি কেন বললেন কারণ এই চিঠিটা আসবার যেই তরিকা ওই তরিকায় ওই পদ্ধতিতে চিঠিটা আসে নাই চিঠিটা আসতো কোনো একজন মানুষ এনে দিত অথবা পোস্ট অফিসের মাধ্যমে আসতো কিন্তু চিঠিটা এভাবে না এসে একটা পাখির মুখে করে একটা পাখির ডানায় যখন চিঠিটা আসলো এই চিঠিটা স্বাভাবিক চিঠির মতো চিঠি নয় এজন্য রানী বিলকিস বললেন আমি একটা চিঠি প্রাপ্ত হয়েছি এই চিঠিটা অত্যন্ত সম্মানিত চিঠি চিঠিটার উপরে লেখা ইন্নাহু মিং সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম চিঠিটা নবী সুলাইমানের পক্ষ থেকে প্রেরিত রানী বিলকিসের নিকটে আল্লাহ তালার নামে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে চিঠিটা শুরু করা হলো চিঠিটার শেষ লাইন ছিল আল্লাহ তালু আলাইয়া তুনি মুসলিমিন মাঝখানে চিঠির কি ছিল এতটুকু পড়ে শোনানোর সময় নেই শেষে যেটা ছিল এটা আল্লাহ তালা উল্লেখ করছেন চিঠির শেষ লাইন ছিল আল্লাহ তালু আলাইয়া তুনি মুসলিমিন ও রানী বিলকিস তোমার অর্থ করি অনেক তুমি অর্থের দিক থেকে অত্যন্ত সামর্থ্যবান এবং তোমার সামরিক দিক থেকে তুমি অনেক শক্তিশালী এই শক্তির কারণে তুমি আমার মোকাবেলা করবার জন্য দুঃসাহস দেখাইও না খবরদার তোমার কাছে আমি এই চিঠি পাঠালাম যদি বাঁচতে চাও তাহলে কালিমা পড়ে একত্ববাদের উপরে ইমান এনে আমার সামনে হাজির হয়ে যাও এখন রানী বিলকিস মন্ত্রী পরিষদের কাছে পরামর্শ চেয়ে বলতেছে আপনারা একটু বলেন এখন আমাদের জন্য করণীয় কি আমরা কি তাদের সাথে লড়াই করব নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের সামনে গিয়ে আনুগত্য প্রকাশ করব তখন মন্ত্রিপরিষদের সবাই উত্তর দিলেন ইয়া ইউহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান নামরান হাত্তা তাশহাদুন ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফাংজুরি মাদা তা'মুরিন ও বাদশা আপনি তো জানেন সামরিক দিক থেকে আমরা কত শক্তিশালী আমরা মোকাবেলার জন্য কতটুকু সামর্থ্যবান কত শক্তি রাখি আপনি নিরাশ হইয়েন না তাদেরকে মুহূর্তের মাঝে আমরা চূর্ণ বিচূর্ণ করে দেব এই ব্যাপারে আপনি আমাদের উপরে আস্থা রাখতে পারেন আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন রানী বিলকিস বলতেছেন ইন্নাল মুলুকা ইদা দাখলু করিয়াতান নাফসাদুহা ওয়া আলু আইজ্জাত আহলিহা ও ওয়া কাযালিকা ইয়াফআলুন এই দুইটি কথা বলে শেষ দিচ্ছি ও কাদা আলিকাইয়া ফালুন রানী বিলকিস বললেন রাজবর্গকে বললেন মন্ত্রী পরিষদের লোকদেরকে বললেন সদস্যদেরকে বললেন খবরদার একটা কথা খেয়াল রাখবা কখনো যদি কোনো প্রতাপশালী বাদশাহ কোনো দেশে প্রবেশ করে আক্রমণ করে বসে তাহলে ওই দেশকে আফসাডু হাত ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় তসনস করে দেয় ওয়াজালু আইজাতাহলিহাদিল্লাহ এবং এই দেশের যারা মন্ত্রী থাকেন যারা বড় বড় প্রভাবশালী থাকেন তাদেরকে কাঠুরিতে কাঠুরিতে ঢুকিয়ে দেন তাদেরকে লাঞ্ছিত করেন তাদেরকে অপমানিত করেন অতএব কারণে তাদের মোকাবেলা করবার আগে আমাদেরকে আর একটু চিন্তা ভাবনা করা দরকার এখন চিন্তা ভাবনাটা কিভাবে করব এই কথা বলেই আমি শেষ দিচ্ছি রানী বিলকিস বললেন আচ্ছা আমরা একটু পরীক্ষা করে নিই তারা যে আমার কাছে ছিটি দিল সুলাইমান তিনি দাবি করলেন তিনি আল্লাহ তালার প্রেরিত নবী আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত নবী এবং পয়গম্বর তার জন্য আমরা কিছু হাদিয়া পাঠাব তিনি আসলে কি আমাদেরকে ধমকি হমকি দিয়ে নরম করতে চাচ্ছেন নাকি আসলে বাস্তবেই তিনি আল্লাহ তালার নবী যদি নবী হয়ে থাকেন তাহলে আমরা যে হাদিয়া দেব এ হাদিয়া গ্রহণ করে তিনি এটার প্রতি লালায়িত হবেন না এটার প্রতি লোভ দেখাবেন না আর যদি তিনি বাস্তবে লালায়িত হন লুবি হন তাহলে তিনি আল্লাহর নবী নন আল্লাহর নবী যদি না হন সম্পদের প্রতি যদি তার লোভ থাকে তাহলে তিনি কোনোভাবে আমাদের সাথে মোকাবেলা করে সফল হবেন না আর তিনি যদি নবী না হন সফল হবেন না আর যদি নবী হন তাহলে আমরা কোনোভাবে মোকাবেলা করবার সামর্থ্য তার সাথে রাখি না এই বলে রানী বিলকিস দ্রুত পাঠাইলেন দুধ পাঠাইলেন সুলাইমান আলি সালাতামের নিকটে এই চিঠি পাঠাবো এখন পাঠাবো কি একটা লাঠি দিলেন আর একটা স্বর্ণের পেয়ালা দিলেন এটা দিয়ে পাঠালেন বলছি এই কথা বলেই শেষ দিচ্ছি আপনারা কথা একটু আপনারা এমনি তো কথা বলতেছিলেন শুরু থেকেই এটা নিয়ে পাঠালেন দেখি একটু পরীক্ষা করব এই পরীক্ষায় পাশ করে কিনা যদি রেখে দেয় লুপি হয় তাহলে পরীক্ষায় ফেল করলো হাতে দিলেন একটা লাঠি স্বর্ণের আর একটা স্বর্ণের পেয়ালা এটা নিয়ে গেলেন সুলাইমান আলী সালাতামের রাজদরবারে এটা দিয়ে সুলাইমানকে লোভ দেখাবেন সুলাইমান আলী সালাতামের নিকটে এটা আনবার পরে সুলাইমান আলী সালাতাম বললেন তাদেরকে একটা কামরায় নিয়ে যাও ওই কামরায় যাবার পরে মেহমানদারির ব্যবস্থা করলেন আর জিন্নাতদেরকে ডেকে বললেন তাদের এই রুম থেকে রাজদরবার পর্যন্ত রাস্তাটা স্বর্ণ দিয়ে ডালাই করে দাও রাস্তাটা স্বর্ণ দিয়ে ডালাই করবার পরে পাশে বলল একটা গরুর খামার তৈরি করো এই গরুর খামারটাও স্বর্ণ দিয়ে ডালাই দিয়ে দাও আর গরুকে এখানে এনে বেঁধে রাখো তাহলে গরু পায়খানা প্রসাব করবে স্বর্ণের উপরে যখন এই রাস্তা করে দিল স্বর্ণ দিয়ে এখানে গরুর খামার করে দিল স্বর্ণ দিয়ে এখানে হেঁটে আসতে লাগলো তারা লাঠি আর পেয়ালা নিয়ে তখন তারা এগুলাকে আপনার লুকেই দেশে কোন দরবারে আসলাম কি হাদিয়া নিয়ে কোন দরবারে আসলাম কি হাদিয়া নিয়ে এটা কোনোভাবে দেওয়া যাবে না পেশ করা যাবে না তখন তারা সুলাইমান আলি সালাতামের সামনে যখন গেলেন সুলাইমান আলি সালাতাম বললেন আপোষ হবে না একমাত্র এখানে আপোষের কাজ একটাই রানী বিলকিসকে বলো ইমান এনে সামনে উপস্থিত হওয়ার জন্য ইমান নিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য যেই কথাটা বলছিলাম আমরা যেই নেয়ামতগুলো প্রাপ্ত হয়েছি আল্লাহ তালা আমাদেরকে এই নেয়ামতগুলোর সুক্রিয়া আদায় করবার তৌফিক দান করেন